হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো টিকটকে ভাইরাল জনপ্রিয় পনেরোটি মিউজিক படிச்ச மட்டும்தான் கிடைக்கும் சோறு படிப்பு இல்லனா சொல்லு தமிழ கீழே আজকের তালিকার প্রথমে রয়েছে বয় উইথ ইউকে ইর মিউজিক টক্সিক All my friends are toxic, all ambitionless, so rude and always negative. এক বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 91 million. I need new friends, but it's not that quick and easy, or I'm drowning let me তারপর রয়েছে এন্ডিলার আনসি বাস লা ভিটা মিউজিক। দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে আটত্রিশ মিলিয়ন তারপর রয়েছে দ্য স্যান্ড এর music don't let me down ছয় বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে এক পয়েন্ট নয় বিলিয়ন মিউজিকটি একসময় বেশ জনপ্রিয় ছিল টিকটকে তারপর রয়েছে সিয়া এবং সিনপলের মিউজিক চিপ থ্রিলস ছয় বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে এক দশমিক সাত বিলিয়ন তারপর রয়েছে রাকা তাকা তাকা music Todo el mundo está en su viajillo en la disco afincao Y la madre que no diga que yo aquí le he montado দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে তেইশ মিলিয়ন এরপর রয়েছে ক্রিস এন্ড ক্রেটসের ডামটি ডাম মিউজিক নয় বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে তিনশো চোদ্দ মিলিয়ন এরপর রয়েছে অ্যালেক্স এবং রাজের ধিক্কায়াইল ভিসা মিউজিক তিন বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে একশো আঠাশ মিলিয়ন এরপর রয়েছে রিকিরিস দারদান এবং ডিজে জিমির মিউজিক হাবিবি দশ মাস আগের মিউজিকটির ভিড় রয়েছে সাঁত্রিশ মিলিয়ন এরপর রয়েছে তিশার এবং জেসন দেরলোর মিউজিক জিলাপি বেবি এক বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে দুশো পঁচাত্তর মিলিয়ন মিউজিকটি টিকটকে এখনও বেশ জনপ্রিয় এরপর রয়েছে ট্রিনিডেট কার্ডোনার ডিনেরো মিউজিক চার বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে সাতান্ন million She playing hella hard এরপর রয়েছে আরিয়ানা গ্র্যান্ডি এবং নিকি হাজের মিউজিক সাইড টু সাইড ছয় বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে দুই বিলিয়ন এরপর রয়েছে হ্যাবক ব্রাদারের মিউজিক সল্লু তামিজান তিন বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে এগারো মিলিয়ন মিউজিকটি এর আগে কে কে শুনেছেন প্লিজ কমেন্টে জানাবেন রয়েছে ফ্রি ফায়ার গেমে ক্যাপ্টেন ভুইয়া খ্যাত K S H M R এর মিউজিক নো রিগ্রেটস তিন বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে সাত মিলিয়নের উপরে এরপর রয়েছে টু ফুট হন কাইজ রিমিক্স মিউজিকটি এক বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে একশো সাতচল্লিশ মিলিয়ন তারপর রয়েছে ডুয়ালিপার মিউজিক নিউ রুলস পাঁচ বছর আগে মিউজিকটির ভিউ রয়েছে দুই দশমিক সাত বিলিয়ন পাঁচশো সাবস্ক্রাইবার উপলক্ষে দ্বিতীয়বার বোনাস ভিডিও এটা হলো ব্রেপে ট্রুঙ্কোর মিউজিকটির রিমিক্স পার্সন অরিজিনাল মিউজিকটির ভিউ রয়েছে দুই দশমিক তিন মিলিয়ন